একটি গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য দুই ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল একটি হলো তাৎক্ষণিকভাবে কম অর্থ প্রদান করা হবে আর আরেকটি হলো কিছুদিন পর বেশি অর্থ প্রদান করা হবে যারা কিছু সময় অপেক্ষা করে বেশি অর্থ গ্রহণ করার পক্ষপাতী ছিলেন দেখা গেছে তাদের বুদ্ধিমত্তা বেশি এভাবে বুদ্ধিমানরা সাময়িক লাভকে পাত্তা না দিয়ে বৃহত্তর লাভকে অগ্রাধিকার দিয়ে থাকেন এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাপারগুলো একজন মানুষকে বুদ্ধিমান হিসেবে পরিচিত করে বুদ্ধিমান মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা তাদেরকে নিয়ে যায় অনন্য উচ্চতায় বুদ্ধিমান মানুষের এমনই কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে যা একজন মানুষের মাঝে দেখা গেলে আপনি সহজেই বুঝে ফেলতে পারেন যে সামনের মানুষটি বুদ্ধিমান নাকি বোকা টাইপের লোক আজকের ভিডিওতে এই বুদ্ধিমান মানুষ চেনার কিছু বৈশিষ্ট্য ডিটেইলে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কথার মাধ্যমে যোগাযোগ করার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাস্যরস হাস্যরসের মাধ্যমে সহজেই কোনো মানুষের কাছাকাছি চলে যাওয়া যায় বুদ্ধিমান মানুষের পরিমিত কৌতুক বুদ্ধ রয়েছে তাদের কৌতুক অবশ্য সবসময় গলা ফাটিয়ে হাসার মতো হয় না তারা স্থান কাল পাত্রভেদে কথা বলে ভারী বর্ষণমুখর পরিবেশকে হালকা করতে তারা হাস্যরসের আশ্রয় নেন অর্থাৎ একজন মানুষ যদি স্থান কাল পাত্র ভেদে হাস্যরসিকতার সাথে কথা বলতে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন ওই ব্যক্তিটি একজন বুদ্ধিমান ব্যক্তি সো বুদ্ধিমান ব্যক্তি চেনার প্রথম উপায় হলো সেই মানুষটির মাঝে হাস্যরসবোধ থাকবে এক গবেষণায় দেখা গেছে যারা পত্রিকায় কার্টুনে মজার মজার ক্যাপশন লেখেন তাদের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চেয়ে বেশি হয়ে থাকে বুদ্ধিমান মানুষ কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই শেখেন আমরা সাধারণত কোনো উদ্দেশ্য থাকলে তা গভীর মনোযোগ সহকারে শিখি এমনকি আমরা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে পড়াশোনা করি তার পেছনেও কিন্তু কারণ থাকে তা সেটা হোক ভালো ফলাফল সার্টিফিকেট সম্মান সুখ্যাতি বা মা বাবার স্বপ্ন পূরণ বা ভালো বিয়ে করা যাই হোক না কেন কিন্তু যারা বুদ্ধিমান তারা এরকম কোনো উদ্দেশ্য ছাড়াই শিখেন অর্থাৎ দ্বিতীয় যে উপায়ে আপনি বুদ্ধিমান মানুষ চিনবেন তা হলো বুদ্ধিমানরা শিখতে ভালোবাসেন কারণ তারা জানেন নতুন কিছু শেখা নতুন ধারণার জন্ম দিতে পারে এবং উপলব্ধিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে আর আপনি যদি এরকম কোনো মানুষের সন্ধান জানেন যে সর্বদা শিখতে পছন্দ করে তাহলে আপনি ধরে নিতে পারেন ওই ব্যক্তি আসলেই একজন বুদ্ধিমান মানুষ আপনাদেরকে একটি উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারবেন বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে সকলেই আমরা বুদ্ধিমান হিসেবেই জানি অনেকেরই জানা আছে কিনা জানি না তিনি কলেজের গণ্ডিও বেরোতে পারেননি তারপরও তার দারুণ দারুণ সব আইডিয়া দিয়ে অ্যাপেলকে প্রযুক্তি জগতে অন্যতম মুরলের ভূমিকায় অধিষ্ঠিত করেছেন কারণ কি স্টিভ জবস শিখতে পছন্দ করতেন তিনি বলতেন জীবনে সফল হতে হলে ক্লাসরুমের বাইরেও শিখতে হবে বুদ্ধিমানরা জানেন কোনো মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয় আর কোনো ব্যাপারে না জানলে তারা সহজেই বলতে পারেন আমি জানি না এতে অনেক অজানা অনতুন তথ্য জানতে পারেন তারা ধরুন আপনার কোনো এক বন্ধুকে নতুন পরিবেশে রেখে আপনার কোথাও পাঁচ মিনিটের জন্য গেলেন আর ফিরে আসার পর দেখতে পেলেন সে ওই নতুন পরিবেশের অন্যান্য ব্যক্তিদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে আবার আপনার এরকমও বন্ধু হয়তো আপনি পেয়ে থাকবেন যারা লজ্জা পেয়ে এক খুনায় বসে থাকে কিন্তু আপনি তাকে একজন বুদ্ধিমান লোক হিসেবে জানেন এটাও হতে পারে যে সে নতুন মানুষদের সাথে মিশতে পারে না কিন্তু পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের আচার ব্যবহার পরিবর্তন করতে পারার ক্ষমতাই হচ্ছে অভিযোজন ক্ষমতা আর একজন বুদ্ধিমান মানুষ চেনার তৃতীয় উপায় হলো তাদের মধ্যে অভিযোজন ক্ষমতা খুব বেশি থাকে অর্থাৎ তারা যে কোনো পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন কারণ একজন বুকালুক কখনো সামনের জন কেমন বোধ করছে কারো কথায় বিরক্ত হচ্ছে কি না এবং আনন্দ পাচ্ছে কি না সেটা বোঝার চেষ্টাও করে না তাই যারা সামনের মানুষের মনের অবস্থা অনুমান করতে পারেন তারা আসলেই বুদ্ধিমান হয়ে থাকেন এবং লাস্ট বুদ্ধিমানদের অনুমান ক্ষমতা ভালো হয় তার মানে এই নয় যে তারা মানুষের মন পড়তে পারার মতো কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী তবে তারা তাদের আশেপাশের মানুষের আবেগের অবস্থা এবং উদ্দেশ্য আজ করতে পারে কারো মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন ধরে ফেলতে পারেন এই বিশেষ গুণের কারণে তারা বন্ধু এবং প্রিয়জনদের খারাপ সময়ে তাদেরকে বুঝতে পারেন তাদের প্রয়োজনীয় সহায়তা করতে পারেন এবং তাদের সমস্যা সমাধান করতে পারেন অর্থাৎ আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি ভালো অনুমান করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেই ব্যক্তিটি একজন বুদ্ধিমান ব্যক্তি ভিডিওটি সারসংক্ষেপ যদি করা হয় তাহলে এই কয়েকটি বিষয় আসে যা একজন বুদ্ধিমান মানুষের মাঝে থাকে নম্বর ওয়ান বুদ্ধিমান ব্যক্তির কথায় হাস্যরসবোধ থাকবে নাম্বার টু বুদ্ধিমানরা সবসময় শিখতে পছন্দ করে নাম্বার থ্রি বুদ্ধিমানদের অভিযোজন ক্ষমতা বা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকে নাম্বার ফোর বুদ্ধিমানদের অনুমান ক্ষমতা বেশি থাকে সো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আপনার মাঝে কোন বৈশিষ্ট্যটি আছে এবং কোন বৈশিষ্ট্যটি নেই সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিন এবং ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ